আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ টেকনাফ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে আজ দুপুরে কেরুনতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চারশো জন হতদরিদ্র লোকজনের মাঝে প্রতিজনকে দশ কেজি করে চাল বিতরণ করা হয় সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ এ চাল বিতরণ করেন উখিয়া টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত তহবিল থেকে এ চাল বিতরণ করা হয় এ সময় পৌর আওয়ামী লীগের সদস্য নূর মোহাম্মদ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে দুই নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকায় প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এ সময় স্থানীয় মেম্বার বোরহান উদ্দিন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এতে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল ডাল তেল লবণ ছোলা চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় রাজধানীর যমুনা ফিউচার পার্কে চলছে রোহিঙ্গা সংস্কৃতির পুনর্জন্ম ও রং শিরোনামে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গত সাত এপ্রিল যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্ট প্রাঙ্গণে শুরু হওয়া এই প্রদর্শনীর আজ শেষ দিন এতে সহযোগিতা করছে জাতিসংঘের শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান আর্টলিউশন এবং বিশ্বব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান তেরেদেস হোমস এই প্রদর্শনীতে কক্স কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের দশটি বড় ও একশোটি ছোট ক্যানভাস স্থান পেয়েছে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ঝাতলা টেকপাড়া পাড়া সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে তিন কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা উপসহকারী প্রকৌশলী সৌরভ হোসেন জানান সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় পণ্য পরিবহন সহ আটটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত সহজ হয়েছে টেকনাফে র্যাব পনেরো অভিযান চালিয়ে অস্ত্র মামলার একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে গতকাল সিপিসি দুই ওয়াইকং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়াইকং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলীকে আটক করে আটক মোহাম্মদ আলী বান্যাপাড়া এলাকার মোস্তাক আহমেদের পুত্র তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং সেহরির শেষ সময় রাত চারটা উনিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা পনেরো মিনিটে চলবে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ছয়টা